সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলতে গেলে এক্ষেত্রে বিশিষ্ট মানুষ অর্থাৎ পরিচালক সন্দীপ রায় তার কথাই তো বলতে হয় আমার মনে আছে আমি পথের পাশে শুটিং দেখতে গিয়েছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি কি হচ্ছে না হওয়া কাজগুলো ওর আপনি কখনো ভেবেছেন যে সেগুলো নিয়ে কাজ করবেন না কারণ সেগুলো তো ইনকমপ্লিট কাজে সেটা ইনকমপ্লিট করতে হবে অনেক ঝামেলা ছোটবেলায় তো অনেকে বলে হ্যাঁ আমি বাবার কাছে কানমোলা খেয়েছি পিঠে একটা দুটো পড়েছে আপনার অভিজ্ঞতা না মানে ওই কানমালার ব্যাপারটা মার ডিপার্টমেন্ট ছিল আচ্ছা। এটা বাবার ডিপার্টমেন্ট নয় বাবা কোনোদিনই কিছু বলেননি কোনো কোয়ারি থাকলে কোনো কিছু নিয়ে নতুন জানতে ইচ্ছে করলে আপনার কাছে কি প্রথম মানুষটি ছিলেন সত্যজিৎ রায় আমার কাছে দুজন ছিলেন মা এবং বাবা কারণ বাবাকে সবসময় তো বিরক্ত করাটা একটু মুশকিল নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর দোসরা মে মানেই আমরা জানি আমাদের গোটা জাতিকে যে সমস্ত মানুষজন বিশ্বের দরবারে বারবার নিয়ে গেছেন আমরা গোটা জাতি গর্ববোধ করি যাঁদের নিয়ে তাঁদেরই অন্যতম একজনের জন্মদিন ঠিকই ধরেছেন সত্যজিৎ রায়ের কথা বলছি আর সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলতে গেলে এই মুহূর্তে সবচেয়ে যিনি এক্ষেত্রে বিশিষ্ট মানুষ অর্থাৎ সন্দীপ রায় পরিচালক সন্দীপ রায় তার কথাই তো বলতে হয় তাই আজকে আমরা তার কাছেই চলে এসেছি সন্দীপবাবু আপনাকে স্বাগত নমস্কার হ্যাঁ, এই দোসরা মেয়ে প্রত্যেকবার যখন আসে আপনার বাড়িতে আমরা প্রত্যেকেই অনেকেই এসেছি দেখেছি তো এবারে একশো দুইতম জন্মবার্ষিকী তাঁর আমরা সকলে তার সৃষ্টি দেখি কথা বলি মোহিত হই কিন্তু আপনি ছেলে হিসেবে সত্যজিৎ রায়কে কিভাবে দেখেছেন মানে একটি সন্তান যখন জন্মাচ্ছে তারপরে একটু জ্ঞান আসছে তখন তো তার এই জ্ঞানটা থাকে না যে আমার বাবা সত্যজিৎ রায় এটা তো হয় না আপনার তো ছোটোবেলাটা বাকিদের থেকে আলাদা আপনি অন্যভাবে দেখেছেন সেই ডিভাকে তো কেমন ছিলেন কি মনে হয়েছে আপনার কেমন ছিল মানে গোড়ার দিকে তো বোঝা খুব মুশকিল হ্যাঁ। যেটা আপনি বললেন যে গোড়ার দিকে যেটা হতো যে মানে আমার মনে আছে আমি পথের পাশে শুটিং দেখতে গিয়েছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি কি হচ্ছে তখন মনে হয়েছিল যে একটা পিকনিক হচ্ছে সকলে চেনাশোনা কারণ বাবার যে ইউনিটটা ছিলেন সেটা অবভিয়াসলি বাড়িতে আসতেন ইত্যাদি কাজে মুখ চেনা ছিল এবং কাকা দাদা এইসবের একটা এরকম একটা সম্পর্ক ছিল কাজেই মানে ওখানে মানে আমি বড়ালে গেছি শুটিং দেখেছি তখন একটা অদ্ভুত একটা আনন্দ হয়েছে যে সব একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হচ্ছে একটা কাজ হচ্ছে ঠিকই কিন্তু কি কাজ হচ্ছে তখন বুঝতে পারিনি তো তারপরে তো আস্তে আস্তে মানে আস্তে আস্তে রিয়েলাইজেশনটা হলো যে এই বাড়িটা আমাদের বাড়িটা অন্যান্যদের বাড়ি থেকে একটু আলাদা হ্যাঁ। কারণ মানে অন্যান্যদের বাড়িতে বিশেষ করে পথের পাঁচালি রিলিজ করার পরে অন্যান্যদের বাড়িতে এত সাহেব মেমরা আসেন না <laughs> তো সেটা একটু বিভিন্ন দেশ থেকে সব নানা রকমের লোকজন কত বছর তখন তখন আবার ওই আর কি তিন চার বছর এরকম একটা ব্যাপার যে আসছেন এবং তারপরে আরেকটু বড় হওয়াতে যখন একটু একটু করে বুঝতে শুরু করেছি তখন আরেকটা খুব এক্সাইটমেন্ট যে বাবার নানান দেশ থেকে চিঠি আসছে এবং তখন ডাক টিকিট সংগ্রহের একটা সকলেরই ভীষণ বাতিক ছিল তো আমরা ভীষণ এক্সাইটেড হতাম যে এক একটা চিঠি আসছে একটা হয়তো যে মানে সাউথ আমেরিকা থেকে আসছে একটা লন্ডন থেকে লন্ডন থেকে আসছে ইত্যাদি ইউরোপ থেকে আসছে কাজেই সেটার একটা ব্যাপার ছিল আর একটু একটু করে মানে শুটিং দেখাটা তখন একটু একটু করে শুরু হলো আর কি মানে আস্তে আস্তে একটা মানে বোধ এলো আর কি যে এই একটা ব্যাপার হচ্ছে বাবা এই ধরনের কাজ করেন এবং কিন্তু তা সত্ত্বেও যেটা আমি বলবো যে এত কাজ করছেন কারণ পথের পাঁচালির পর তৈরি পরপর পরপর ছবি করতে শুরু করলেন তারপরে সন্দেশ রিভাইভড হলো আমাদের পারিবারিক পত্রিকা যেটা তো সেখানে উনি লিখতে শুরু করলেন এখন সেই সেই সেই সেই তার মধ্যেও মানে উনি মানে যে যেটাকে বলা যায় উনি ফ্যামিলি ম্যান ছিলেন ভীষণ মানে ভীষণই চাইতেন যে আমরা যতক্ষণ একসঙ্গে থাকতে পারি ভালো কাজের বেলায় তো ওকে একা ছেড়ে দেওয়া হতো কিন্তু বিশেষ করে দুপুরের খাওয়া রাতের খাওয়া এবং সকালের ব্রেকফাস্ট যখন শুটিং থাকতো না তখন আমরা একসঙ্গে করতাম এবং শুটিং না থাকলে বেড়ানো হতো অবশ্যই মানে আমাদের যে আমার যেসব ছুটি থাকতো আর কি মানে গরমের ছুটি পুজোর ছুটি বড়দিনের ছুটি শুটিং না থাকলে অবশ্যই আমাদের জায়গা ভীষণ ওর দুটো অত্যন্ত প্রিয় জায়গা ছিল পুরী এবং দার্জিলিং সেখানে আচ্ছা। যাওয়া হতো তো ঘোরাঘুরি হতো অন্যান্য জায়গায় আমরা গিয়েছি আগ্রা ফতেপুর সিকরি দিল্লি টিল্লি এসব জায়গা তো গেছি আর আরেকটা উনি যেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় সেটা আমি অনেককেই বলেছি যে এটা কীভাবে উনি করতেন আমি জানি না যেহেতু মানে উনি খুব আউটডোরের ছবি ভালোবাসতেন আর কি আউটডোরে শ্যুট করতে ভালোবাসতেন এবং আউটডোরটা মানে আমার যখন পড়াশোনা চলছে আউটডোরটা উনি ফেলতেন আমার ছুটির সময় আচ্ছা। যাতে সকলে মিলে আমরা একসঙ্গে যেতে পারি এটা অদ্ভুত ব্যাপার ছিল মানে এখন সেটা আর করা যায় না তখন বোধহয় করা যেত যে ওইভাবে অ্যাডজাস্ট করে যাতে পুরো পরিবারকে নিয়ে একসঙ্গে গিয়ে হই হই করে আউটডোর আউটডোর শুটিংটা হয় কাজেই যথেষ্ট সময় দিয়েছেন কিন্তু এটা আমার কাছে এখন অদ্ভুত লাগে কারণ ওর কাজের যা আউটপুট এবং সেটা মানে একটা অসামান্য আউটপুট সেটা এখনও আমরা মানে রিস্টোর করে শেষ করে উঠতে পারিনি তো তার মাঝখানেও কিন্তু পরিবারকে একটা মানে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে ফ্যামিলি ম্যান অ্যাবসলিউটলি আপনি বললেন খাওয়া দাওয়া বেড়ানো সত্যজিৎ রায়ের পছন্দের খাবার কি কি ছিল আপনার কতটুকু মনে পছন্দের খাবার মানে বাংলা খাবার তো বটেই আচ্ছা। এবং মানে বিশেষ করে উনি খুব যে একটা ভাত প্রেফার করতেন তা নয় কিন্তু রুটিটাই প্রেফার করতেন রুটি ডালটা ভীষণ ভীষণ পছন্দের ছিল আর ইলিশ মাছটা খুব পছন্দ করতেন আর মাংস তো বটেই তো তারপর দইটো দইটা ভীষণ পছন্দ করতেন আর নতুন গুড়ের সময় নতুন গুড় আর এমনিতেও মানে লুচি আলুর দম ছোলার ডাল মানে রাধাবল্লবী কচুরি এগুলো আচ্ছা। খুব প্রেফার করতেন আর যেটা তবে যেটা হতো শুটিংয়ের সময় উনি কিন্তু একেবারে স্যান্ডউইচে চলে যেতেন আচ্ছা। দুপুরবেলাটা দুপুরের খাওয়াটা মানে কারণ একদম মানে এটা স্যান্ডউইচ এবং হয়তো একটা ফিশ ফ্রাই বা ওই টাইপের একটা কিছু মানে ড্রাই ড্রাই আর খুব একটা হেভি নয় তা নাহলে তো আবার কাজ করা যাবে না সেটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ। তো সেটা ছিল আর মাঝে মাঝে অবশ্যই মানে একটু একবার দুবার একটু বিরিয়ানি টিরিয়ানি আসতো চাইনিজটা উনি প্রেফার করতেন চাইনিজটাও অবশ্য কন্টিনেন্টালটা যথেষ্ট প্রেফার করতেন তখন একটা সাংঘাতিক ভালো আমাদের রেস্তোরাঁ ছিল পার্ক স্ট্রিটে স্কাই রুম বলে সেখানে আচ্ছা। খুব যাওয়া হতো এবং মানে বাইরে খাওয়া মানেই স্কাই রুম এবং কন্টিনেন্টাল ইত্যাদি আর একটু মেঘলা হলে একটা অ্যানাউন্সমেন্ট করে যেতেন ঘরে ঢুকে আজ কিন্তু খিচুড়ি এরকম একটা ব্যাপার আচ্ছা। আর ভাতে ভাত কাজী চয়েসটা খুব বেশি কিন্তু খাওয়া খাওয়াতে উনি যে খুব একটা সময় নষ্ট করতেন তা না মানে ভেরি খুব দ্রুত খেতেন আচ্ছা। কিন্তু তার মাঝখানেই যা কথাবার্তা হতো আড্ডা হতো এত না আচ্ছা। এবার আমি ওর মানে সিনেমা জগৎ সম্পর্কে চলে আসি এমন কোনো কাজ যেটা উনি করবেন ভেবেছিলেন কিন্তু করা হয়নি বা আক্ষেপ কখনো আপনি সামনে থেকে দেখেছেন বা মনে হয়েছে কথা বলে না কথা বলে না সেটা অনেকগুলোই সাবজেক্ট ছিল যেটা উনি করতে পারেননি এবং মানে করার ইচ্ছে ছিল মানে যেমন মহাভারতের একটা সেগমেন্ট উনি করবেন হ্যাঁ একটা সেগমেন্ট করবেন উনি ভেবেছিলেন তারপর বুদ্ধদেব বসুর একটি জীবন একটি গল্প ছিল যেটা উনি করার একটা প্ল্যান করেছিলেন মহাভারতের একটা সেগমেন্ট আর দেবতার জন্ম দেবতার জন্ম শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম সেটা আর তাছাড়া এলিয়ান তো আছেই এলিয়ান তো একটা মানে খুব চিত্র মানে ওইটাই একমাত্র আর দেবী চৌধুরানী দেবী চৌধুরানী তখন একটা সুচিত্রা সেনের সঙ্গে একটা কথাবার্তাও হয়েছিল আলটিমেটলি সেটার হয়ে ওঠেনি সেটার হয়ে হয়ে ওঠেনি তো এই কটাই তো আমার এখন আপাতত মনে পড়ছে আরও টুকটাক একটু একটু আছে কিন্তু এলিয়ানটা অনেক দূর অব্দি এগিয়েছিলেন এলিয়ান চিত্রনাট্যটা অনেক দূর অব্দি এগিয়েছিলেন কারণ উনি একটা সন্দেশের জন্য গল্প লিখেছিলেন বঙ্কুবাবুর বন্ধু নামে তো বঙ্কুবাবুর বন্ধু ওটাই একটা স্প্রিং বোর্ড হয়ে যায় এর এলিয়ানের তো সেটা এলিয়ানটা উনি লিখেছিলেন মানে ওটা একটা মানে হলিউডের কলম্বিয়া পিকচার্সের সঙ্গে একটা হবার কথা ছিল কথাবার্তা চলেছিল উনিও বহুবার গিয়েছিলেন ওরা ওদের তরফ থেকেও লোকজন এখানে এসেছিল কিন্তু আলটিমেটলি ওটার ওটার হয়ে উঠলো না মানে সেইটা একটু আফসোস ছিল ওর যে মানে কারণ খুব খুব মানে চিত্রনাট্যটা লিখে উনি খুব খুশি হয়েছিলেন এই যে না হওয়া কাজগুলো ওর আপনি কখনো ভেবেছেন যে সেগুলো নিয়ে কাজ করবেন না কারণ সেগুলো তো ইনকমপ্লিট কাজে সেটা ইনকমপ্লিট করতে হবে অনেক ঝামেলা এবং আমার সেটা মোটেই ইচ্ছা হয়নি কিন্তু যেটা আমাকে করতে হয়েছিল সেটা উনি ওর শেষ চিত্রনাট্যটা আমাকে ফিল্ম করতে হয়েছিল সেটা উত্তরণ বলে উনি একটা চিত্রনাট্য করে আগন্তুকের পর উনি উত্তরণ চিত্রনাট্যটা লেখেন মানে একটু পার্ট কাস্টিং করেন কিন্তু উনি ছবি শুরু হওয়ার আগে উনি চলে যান কাজে তো তারপরে সব কথাবার্তা হয়ে গেছিলো কাস্টিং হয়ে গেছিলো আমার যে সেটা করার খুব একটা ইচ্ছে ছিল তা না আমার মনে হয়েছিল যে ওটা শেষ চিত্রনাট্য হিসেবে থেকে যাক কিন্তু আমাকে ভীষণভাবেই একটা রিকোয়েস্ট করা হলো বিভিন্ন জায়গা থেকে যে একটা ট্রিবিউট ফিল্ম হিসেবে করো এটা যেহেতু শেষ চিত্রনাট্য এবং কাস্টিং হয়ে গেছে মোটামুটি ডেট ফেটগুলো একটা হালকাভাবে মানে বুকড হয়ে গেছিলো কাজেই সেটা আমি করি এবং খুব খুব খুব ঘোরের মধ্যে করি আর কি কারণ বাবার হাতের লেখা স্ক্রিপ্ট নিয়ে একটা করা তো কাজে সেটা সেটা আমার পক্ষে একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা আপনার মানে কাজ আপনি সত্যজিৎ রায়কে ছোট থেকে দেখেছেন এবং খুব স্বাভাবিকভাবেই অনেকগুলো দিক তার এবং এই যে পরিচালনার দিকটা আপনি ফটিক চাঁদের যে শুরুটা তার আগে থেকে ওনার কাছে নিশ্চয়ই কাজ দেখেছেন শিখেছেন সেই শিক্ষক সত্যজিৎ রায় বাবা ছেড়ে দিচ্ছি শিক্ষক সত্যজিৎ রায় কেমন ছিলেন শিক্ষক সত্যজিৎ রায় কিন্তু ছিলেন না মানে উনি মানে সেটা উনি বুঝতে পেরেছিলেন যে আমার শুটিং একটু ইন্টারেস্ট হচ্ছে এবং যাচ্ছি এবং শুধু শুটিং না আমার যেটা পোস্ট প্রোডাকশন যেটাকে বলে যেখানে মানে সম্পাদনা ইত্যাদি ওই ওই যে ওই যে বিরাট একটা সেগমেন্ট সেটা আমার নিজের খুব একটা প্রিয় বিষয় ছিল আর কি পোস্ট প্রোডাকশনটা কাজে উনি কিন্তু কোনোদিন ওইভাবে শিক্ষা দেননি আচ্ছা। মানে উনি দেখতেন যে আমি কতটা নজর দিচ্ছি কতটা অবজার্ভ করছি ইত্যাদি ওইটুকুই তারপর মাঝে মাঝে হয়তো হয়তো জিজ্ঞেস করতেন যে ওটা কিন্তু শুটিংয়ের সময় আমার যদি কোনো প্রশ্ন থাকতো ওকে তো জিজ্ঞেস করা খুব মুশকিল কারণ শুটিংয়ের সময় উনি এত ব্যস্ত থাকতেন আচ্ছা, আচ্ছা। যে কাজে আমি ওর আমি যা যা কাজ শিখেছি সেটা ওর মানে সহকারীদের কাছ থেকে আচ্ছা। মানে যা যারা সহকারী ছিলেন এবং মানে অসাধারণ সব সহকারী ছিলেন তো তাদের আমি একটু বিরক্ত করতাম মাঝে মাঝে যে ওখানে কেন ক্যামেরাটা প্লেস করা হলো বা কেন এটা করছেন তখন ওরা খুব খুব পেশেন্টলি কারণ বসের ছেলে তো তো কাজে ওরা খুব পেশেন্টলি উত্তর দিতেন হ্যাঁ সেটা ভীষণ একটা মানে সুবিধা হয়েছে যে মানে যেটা বাবাকে জিজ্ঞেস করতে পারিনি সেটা ওদের জিজ্ঞেস করেছি কারণ ওরা বহুদিন ধরে বাবার সঙ্গে কাজ করছেন বাবার কাজের ধারাটা ওরা জানেন তো সে কারণে মানে আমি আমি যা শিখেছি সত্যি কথা বলতে কি আমি আমি এদের কাছ থেকেই শিখেছি এবং মানে ইউনিট মেম্বার্সরাই সত্যি কথা বলতে কি আমার বন্ধু হয়ে যান মানে আলটিমেটলি তারা এবং অনেকেই রয়েছেন যারা যখন বাবা চলে যাওয়ার পর আমি ছবি ছবি করে আমার সঙ্গে থাকছেন কাজেই সব মিলিয়ে একটা অদ্ভুত দারুণ একটা সম্পর্ক ছিল এই ইউনিট মেম্বার্সদের সঙ্গে সত্যজিৎ রায় যে সমস্ত সিনেমা দেখতেন বা যাদের অভিনয় পছন্দ করতেন এমন যদি এক দুজনের কথা জানতে চাই বা এমন একটা দুটো ছবি সিনেমা যেগুলো ওর খুব কাছের ছিল না উনি তো বড় হয়েছেন হলিউড ছবি দেখে এবং হলিউডের ছবি চিরকালই ওর ভীষণ একটা প্রিয় সাবজেক্ট ছিল তারপরে যখন উনি ডিজে কেমারে চাকরি করেন ডিজে কেমার থেকে উনি বিদেশ পাঠানো হয় ডিজে কেমার থেকে তো লন্ডনে গিয়েছিলেন বহু বছর ছিলেন সেখানে এবং সেখানে উনি প্রচুর ছবি দেখেন এবং ওয়ার্ল্ড সিনেমা তখন ওয়ার্ল্ড সিনেমাতে একটা এক্সপোজার হয় তারপরে ফিরে এসে ফিল্ম সোসাইটি গঠন করা হয় ইত্যাদি ক্যালকাটা ফিল্ম সোসাইটি যেই মানে নানা রকম ছবি উনি দেখতেন কিন্তু মানে প্রিয় ছবি ছিল হলিউডের একটা পিরিয়ডের ছবি মানে তিরিশ দশক হ্যাঁ। তিরিশ দশক চল্লিশ দশক আচ্ছা। পঞ্চাশ দশক এই সময়কার ছবি ভীষণ একটা মানে খুব প্রিয় পরিচালক ছিল প্রিয় প্রিয় ছবি ছিল আর তাছাড়া এখানকার ছবি তো অবশ্যই দেখতেন মানে সকলেই প্রিমিয়ারে ওকে ইনভাইট করতো তখন তো প্রিমিয়ার ছিল না তখন প্রেস শো বলে একটা ব্যাপার ছিল তখন প্রেস শোতে সকলেই ওকে ডাকতো তপনবাবু মানে সবসময় তনুবাবু পরে এলেন তনুবাবু ডাকতে শুরু করলেন এবং মৃণালবাবু ছিলেন ইত্যাদি ঋত্বিকবাবু ছিলেন এবং সকলের ছবি মানে তখন যারা যারা বাঘা সব ডিরেক্টর তারা সকলেই মানে মানে প্রিমিয়ারে বাবা গেছেন বা প্রেস হতে বাবা গেছেন এবং ছবি দেখেছেন এনজয় করেছেন বটেই অবশ্যই সত্যজিৎ রায় কি মানুষ হিসেবে খুব মেজাজি মানুষ ছিলেন না মেজাজি মানুষ এখন ব্যাপারটা হচ্ছে ছ ফুট সাড়ে চার ইঞ্চি গম্ভীর গলা এরকম একটা স্ট্যাচার এরকম একটা হ্যাঁ গম্ভীর লোকে ভীষণভাবেই একটু ভয় পেত আর কি মানে ফোনে কথা বলতেই ভয় পেত সামনাসামনি তো দূরের কথা কিন্তু এটাও ভেবে দেখতে হবে যে উনি কিন্তু সুকুমার রায়ের ছেলে কাজে সেটাও ভেবে সেই একটা অদ্ভুত ব্যাপার ছিল মানে ওর মধ্যে একটা অদ্ভুত একটা হাস্যরস একটা আড্ডা বা জায়গায় সেই একটা মানুষ ছিল যেটা মানে যারা আস্তে আস্তে ওর সঙ্গে মানে ঘনিষ্ঠ হয়েছিলেন যারা তারা আস্তে আস্তে বুঝতে পেরেছিলেন যে অনেকেই বলতেন যে গোড়া এত ভয় পেতাম কেন বলে তো মানে এরকম আমার এত সহজ সহজ সরল সরল লোক হ্যাঁ। তো এইটা এটা অবশ্যই মানে একেবারেই ওই দিক থেকে নয় কিন্তু অবভিয়াসলি ওকে দেখে একটা মানে প্রথম দর্শনটা একটু একটু একটু হ্যাঁ, ওই ব্যাপারটা একটা হ্যাঁ। সকলে একটু চিন্তিত হয়ে যেতেন আর কি হ্যাঁ। প্রথম দর্শনে কিন্তু ভীষণই ভীষণই আর অসম্ভব যেমন আমাদের একটা ব্যাপারই ছিল যে প্রতি রোববার একটা আমাদের আড্ডা বসতো মানে যখন বাবার কোনো ছবি শুটিং করছেন না মানে বিটুইন ফিল্মস যেটাকে আমরা বলি তো সেখানে সেখানে বিভিন্ন লোক আসতেন এবং আড্ডা হতো প্রায় অনেকক্ষণ প্রায় সাড়ে আট নটা সাড়ে নটা থেকে প্রায় সাড়ে বারোটা একটা অবধি আচ্ছা। অনেক সেই আড্ডা চলতো এবং বিভিন্ন স্তরের মানুষেরা আসতেন এবং আপনি তো জানেন এটা হচ্ছে অবারিত দ্বারে হ্যাঁ। বাড়ি মানে সকলেই আসতে পারেন হ্যাঁ, ভীষণই হ্যাঁ। সেটা যাই হোক কিন্তু দরজা খোলা সকলের জন্যেই কাজেই মানে এই মানে অ্যাক্সেসেবল ব্যাপারটা উনি ভীষণভাবে অ্যাক্সেসেবল ছিলেন যেটা পরের দিকে আনফর্চুনেটলি আমাদের একটু রেস্ট্রিক্ট করতে হয়েছিল শারীরিক কারণে শারীরিক অবস্থা অবস্থার জন্য সেটা উনি খুব মানে দুঃখ পেয়েছিল আর কি যে আমি আমি অতটা মেলামেশা করতে পারছি না আমাদের দর্শকের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে সত্যজিৎ রায় বাবা হিসেবে যখন এই কথাগুলো বলছি তখন মনে হচ্ছে যে অনেকেরই বলে না যে ও বাবাকে খুব ভয় পাই বাবা বকে আপনি কখনো বকা খেয়েছেন বা আমাদের ভারতে তো এখন এত কিছু চল হয়েছে যে গায়ে হাত দেবে না মারবে না ছোটবেলায় তো অনেকে বলে হ্যাঁ আমি বাবার কাছে কানমোলা খেয়েছি পিঠে একটা দুটো পড়েছে আপনার অভিজ্ঞতা কি না মানে ওই কানমলার ব্যাপারটা মার ডিপার্টমেন্ট ছিল আচ্ছা। <laughs> এটা বাবার ডিপার্টমেন্ট নয় হ্যাঁ, বাবা হ্যাঁ। কোনো দিনই কিছু বলেননি এবং আমি এমনি একটু শান্তশিষ্ট একটু ওইটা ছিলাম আর কি বাবা কোনো কিছুতে না করেছেন কখনো আপনাকে আমার মনে পড়ে না আমার সেটা মনে পড়ে না কারণ আমি এমন কিছু ওকে হয়তো জিজ্ঞেস করিনি যার উত্তরটা নাতে হয় আর কি এই হচ্ছে আমার মনে হয় না কারণ আমার না সেটা সেটা আমার মনে পড়ছে না একদম কোনো কোয়ারি থাকলে কোনো কিছু নিয়ে নতুন জানতে ইচ্ছে করলে আপনার কাছে কি প্রথম মানুষটি ছিলেন সত্যজিৎ রায় আমার কাছে দুজন ছিলেন মা এবং বাবা কারণ আচ্ছা। বাবাকে সব সময় তো বিরক্ত করাটা একটু মুশকিল কাজে ওটা ওটা মানে কানমলাটা এবং জিজ্ঞেস করা এবং জানার ব্যাপারটা মার মার ডিপার্টমেন্টে অনেকটা ছিল কাজে মার কাছ থেকে আমি প্রচুর আমার যা কোয়ারিজ বা যা প্রশ্ন সব মাকেই করতাম এবং মাঝে মাঝে বাবাকে যখন পেতাম তখন করতাম এবং বাবার আরেকটা যেটা ব্যাপার ছিল যেটা যেটা খুব ইম্পর্টেন্ট যে মানে আসলে আমাদের পরিবারটাই ভীষণ ছোটদের নিয়ে কাজ করেছেন তো মানে উপেন্দ্র কিশোর থেকে শুরু করে সুকুমার থেকে শুরু করে কাজেই ছোটদের সঙ্গে বাবার একটা অদ্ভুত ইকুয়েশন ছিল একটা কেমিস্ট্রি ছিল যেটা মানে ছোটদের তো ভয় পাওয়ার কথা বাবাকে আরও বেশি ভয় পাওয়ার কথা মানে বড়দের থেকে কিন্তু উনি খুব সহজেই বন্ধু হয়ে যেতেন এবং যেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আর ওই গাল টিপে চকলেট খাইয়ে নয় কিন্তু একেবারে ওই বয়সে হয়ে গেলেন চলে গেলেন ওই বয়সে এবং এই দেখ একটু বসে একটু কথা বলি করে দুজনে পাশাপাশি বসে বললেন দাঁড়িয়ে কখনো বলতেন না কারণ অনেকটা <laughs> উঁচু আচ্ছা তাকাতে হতো কাজেই বসে পড়তেন বসে পড়ে এবং যে কারণে ওর ছবিতে এত ভালো পারফরমেন্সেস দেখা যায় ছোটদের শিশু শিল্পীদের হ্যাঁ। সেটা একটা ওর একটা অদ্ভুত ক্ষমতা ছিল তারাও কিন্তু এটা এখন অনেকেই হ্যাঁ। হয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ তারা স্বীকার হ্যাঁ। অবশ্যই সেটা তো করবে না আপনি যে মহাভারতের কথা বলছিলেন চিত্রনাট্য বা একটা ইচ্ছে ছিল সেটা তো হয়ে ওঠেনি সম্ভবত মহাভারতের পাশা খেলার বিষয়টা ওর ফোকাসে ছিল আমি যেটুকু জানি তো সেটা নিয়ে আপনি কখনো কাজ করবেন বলে ভেবেছেন না সেটা নিয়ে আমি কখনো কাজ করব ভাবিনি কারণ কারণ ওটা মানে ওটা বাবাই যখন মোটামুটি হাল ছেড়ে দিলেন তাহলে আমার ওই ওটা নেওয়ার কোনো ইচ্ছে নেই কারণ বাবা তো বলেছিলেন যে মানে মুশকিল হচ্ছে মহাভারতের ওই ওই রিলেশনশিপগুলো এত কমপ্লেক্স হ্যাঁ। রিলেশনশিপ যে বাবা বল বাবা বলেছিলেন যে প্রথমত এই ধরনের একটা ছবি করতে হলে আমাকে বিদেশের হেল্প দরকার কারণ তখন তো এরকম টেকনোলজি আসেনি তো বিদেশের হেল্প দরকার এবং তারপরে আমাদের এই তো রিলেশনশিপ বোঝাতেই একটা গোটা ছবি হয়ে যাবে কাজে আমি বাসারটা কখন করব এখন কি করে বোঝাবো কাজে সেই কারণে আমার মনে হয় যে উনি উনি আর আর এগোননি ওটাকে নিয়ে ওই সাবজেক্টটাকে আচ্ছা। নিয়ে হ্যাঁ প্রতিটা মানুষেরই জীবনে কখনো না কখনো অবসাদ আসে সত্যজিৎ রায়ের কাছেও হয়তো অনেক কাজের প্রেশার থাকতো বা সৃষ্টিশীলতার মধ্যেও তার কখনো না কখনো অবসাদ আসতো মুড অফ হলে বা অবসাদ এলে কি করতেন কখনো দেখেছেন মনে পড়ে মুড অফ থাকলে মুড অফ মানে সেটা তো একটা শারীরিক ব্যাপারটা যখন হলো তখন তো একটা ভীষণ একটা ডিপ্রেশন ইত্যাদি এবং ওনাকে কোনোদিন আমি এই মানে গম্ভীর হয়ে ভুরু কুচকে বসে থাকতে দেখিনি উনি সারাক্ষণই কিছু কাজ কর কিছু না কিছু করতেন এবং মানে কর না করলেও হয়তো মিউজিক শুনছেন বা শুনছেন কারণ ওর প্রথম প্রেম ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক এবং সেটা সেটা শেষ দিন অবধি ছিল পরে অবশ্য অবশ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক উনি শুনতে শুরু করেন কিন্তু গোড়ায় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক এবং মিউজিক শুনতেন বই পড়তেন হ্যাঁ, শরীরচর্চা করতে আমি দেখিনি তবে হাঁটতে হাঁটতেন মানে মাঝখানে একটু ডাক্তার বলেছিল যে আপনি একটু হাঁটাচলা করুন তো তারপরে যেটা হতো যে উনি বাইরে নেবে কিছু দূর হেঁটে হঠাৎ একটা গাড়ি এসে থামলো মিস্টার রায় আপনাকে কোনো লিফট দেবো এরকম একটা ব্যাপার হ্যাঁ। কাজেই মানে উনি দেখতেন যে হেঁটে কোনো লাভ নেই মানে এত বারবার একটু মানে থামতে হচ্ছে গাড়ি থামছে তাতে এবং মানে ওই রকম একটা স্ট্যাচারের মানুষ হাঁটা রাস্তা হ্যাঁ। কলকাতার রাস্তা দিয়ে ওটা একটু প্রবলেম আছে কাজে উনি তারপরে বারান্দায় হাঁটতেন আমাদের আচ্ছা। এই যে বারান্দাটা হ্যাঁ। আপনারা দেখছেন সেখানে হাঁটাচলা করতেন এবং হ্যাঁ ওরকম শরীরচর্চা করতে মানে সেটা আমি দেখিনি কিন্তু উনি ভীষণ খুব মেপে খেতেন এবং ওই দিক থেকে একটা ব্যাপার ছিল যে ভীষণ পরিমিত জীবনবোধ ভীষণ ভীষণই ছিল এবার আসি যে ওর তো লেখালেখিও আমরা দেখেছি ছবি গান সুর করা বা লেখা ইত্যাদি পছন্দের লেখক কে ছিলেন আপনি বললেন যে ওয়েস্টার্ন মিউজিক শুনতেন আমি জিজ্ঞাসা করছিলাম পরিচালক বা অভিনেতা আপনি বললেন মূলত বিদেশি দিকটাই পছন্দের লেখকের ক্ষেত্রে লেখক ক্ষেত্রে তো আচ্ছা প্রথমে তো বিভূতিভূষণের নাম করতেই হয় কারণ হ্যাঁ। ভীষণই প্রিয় লেখক হ্যাঁ। তারপরে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে যাদের গল্প বা উপন্যাস অবলম্বনে ছবি করেছেন তারাই প্রিয় লেখক আর কি লেখক লেখিকা যদি সেইভাবে আমি বলি এবং মানে মানে পশ্চিমবাংলার বাইরেও উনি প্রেমচাঁদের হ্যাঁ। ভীষণ ভক্ত ছিলেন যে কারণে দুটো দুটো ছবি করেছিলেন শতরঞ্জকে খেলাড়ি আর সদগতি তো কাজী এরকম এরকম ছিল আর কি প্লাস মানে বিদেশি লেখকদেরও ভীষণভাবেই পছন্দ করতেন বিশেষ করে চেক অফ ইত্যাদি মোপাসা মানে শর্ট স্টোরিজ হিসাবে এবং পরের দিকে তখন যখন রোল ডালের গল্প বেরোতে শুরু করলো কারণ রয়্যাল ডালের সঙ্গে বাবার গল্পের একটা মিল হ্যাঁ। রয়েছে মানে শেষ দিকে একটা টুইস্ট একটা মোচট থাকবে এবং মানে বাবার ওই দিক থেকে ভীষণ একটা ইন্টারেস্ট ছিল যে মানে ওকার্ট এবং যে যে কারণে বাবার প্রচুর ভয়ের গল্প রয়েছে বা ভূতের গল্প রয়েছে এবং সাংঘাতিক সব রয়েছে তো আজি ভীষণ he had an open mind মানে ভীষণ নানা রকম জিনিস নিয়ে মানে কেউ যদি বলে যে উনি কোনটা কখন কোনটা পড়তে ভালোবাসতেন সেটা বলাটা খুব ডিফিকাল্ট হবে কারণ বিশেষ করে ওকে মানে ক্রাইম ফিকশানও পড়তে হতো যেহেতু ফেলুদা লিখছেন হ্যাঁ। একটা একটা এ থাকতে হতো তবে যদিও শার্লক হোমস ছাড়া শার্লক হোমসই আমি ম্যাক্সিমাম ওকে পড়তে দেখেছি মানে রিপিট রিডিং করতে দেখেছি আর মানে পয়রও ওর খুব প্রিয় ছিল মানে অ্যাগাথা ক্রিস্টির আর বিশেষ পরিচয় আর বিশেষ মানে ক্রাইম ফিকশন বেশি নয় কিন্তু সায়েন্স ফিকশন ভীষণ উনি পড়তেন যে কারণে শঙ্কু তো প্রথম উনি প্রথম চরিত্র তো শঙ্কু তারপরে তো ফেলুদা আছে এটা একষট্টি সালে তো কাজেই একটা খুব বড় রকমের একটা সায়েন্স ফিকশন ভক্ত ছিলেন এবং যখন শঙ্কু উনি সৃষ্টি করলেন এবং শঙ্কুকে গল্প লেখা শুরু হলো তখন উনি মানে নানা রকম টেকনোলজি কোথায় কি বেরোচ্ছে না বেরোচ্ছে মানে নানা রকম ম্যাগাজিন সাবস্ক্রাইব করতে শুরু করলেন সেই সায়েন্টিফিক আমেরিকান থেকে শুরু করে সায়েন্স ডাইজেস্ট থেকে শুরু করে যে একটা টেকনোলজি ভীষণভাবে ইন্টারেস্ট ছিল এই যে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে এই যে নতুন নতুন মানে ফিল্মের যে বা অডিও জিনিস মানে ওয়াকম্যান এলো একটা সে ওয়াকম্যান শুনে উনি একেবারে মোহিত হয়ে গেলেন এবং তারপরে আমাদের একটা কম্প্যাক্ট ডিস্ক এলো ইত্যাদি কম্প্যাক্ট ডিস্কটা আপনি উনি ও দেখে গেছেন হ্যাঁ, তারপরেরটা আর দেখেন তারপরেরটা আর দেখেনি তারপরে আমাদের যে মানে ভিসিটি বা ডিভিডি বা হ্যাঁ। এখন যে ব্লুরে বা অন্যান্য যে যে রেভলিউশন আর কি যেটা আমরা বলবো তো সেটা সেটা একটা ব্যাপার ছিল আপনি ফেলুদার কথা বলছিলেন এই মুহূর্তে আমরা অনেক ফেলুদাকে দেখতে পাই বাংলা সিনেমার জগতে আপনার চোখে প্রিয় ফেলুদা বড় পর্দায় কে আমি জানি আপনিও কাজ করেছেন আপনার সঙ্গে মানুষজন কাজ করেছেন নতুন প্রজন্ম তবু আপনার চোখে প্রিয় ফেলুদাকে প্রিয় ফেলুদা মানে এখন উনি বাবা প্রথম ফেলুদা করেন এবং যদিও আমার ফেলুদা দিয়ে মানে ফেলুদা দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করার কথা ছিল সেটা আর ভয় পেয়ে আর করিনি আচ্ছা। যে কারণে ফটিক চাঁদটা হ্যাঁ। বেছে নিই তো এখন যা মানে ওর ফেলুদা এর থেকে বেটার আর কি হতে পারে এখন সেটা তো মানে উনি নিজের যে মানে সৃষ্টিকর্তা এবং নিজেই কাস্টিং করেছেন কাজে সেদিক থেকে তবে আমার সব্যসাচীও খারাপ নয় আর এই দ্বন্দ্বটা বোধ হয় সবসময় চলে আসে আর আপনার কাছে প্রশ্নটা আসে প্রশ্নটা আসে হ্যাঁ। আর এখন ইন্দ্রনীল হালটা ধরেছে এবং ইন্দ্রনীলও খুব খুব প্রমিসিং বলে মনে হয় এবং আরও দু একটা ছবি করলে আমার মনে হয় যে আর একটু সলিড হয়ে যাবে আর কি সলিডিফাই করতে হবে ব্যাপারটা শেষ প্রশ্নে চলে আসবো এবার সেটা হচ্ছে সত্যজিৎ রায় তো একটা যুগ যেটা আমি বারবারই বলছি বা আমাদের বাংলা চলচ্চিত্র এখনও যারা পরিচালনায় আসেন তারা অনেকেই চেষ্টা করেন আমরা সকলেই হয়তো আরও ভালো করার চেষ্টা করি প্রতিদিন আপনার কি মনে হয় বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আপনি ওর সন্তান আমি সেই জায়গাটা ছেড়ে দিলাম আপনি পরিচালনা করেছেন সেই জায়গাটা ছেড়ে দিলাম আপনাকে বাদ দিয়ে সত্যজিৎ রায়ের মতন করে কেউ ওই দূরদৃষ্টিতে ভাবতে পারেন বা সেটা পর্দায় ফুটিয়ে তুলতে পারেন কোনো পরিচালক বা সামান্য সম্ভাবনাটুকু আপনার চোখে পড়েছে না ওই ক্যালিবারের কেউ আছেন বলে আমার জানা নেই এইখানে অন্তত আমি বলছি ভারতবর্ষে যদি বলা যায় যে মানে অনেক ভালো জিনিস হয়েছে অনেক নানা রকম এক্সপেরিমেন্ট হচ্ছে নানা রকম জানার নিয়ে মানে ছবি তৈরি হচ্ছে মাঝখানে একটা অদ্ভুত একটা কাট অ্যান্ড পেস্ট টাইপের একটা ব্যাপার এসে গিয়েছিলো সেটা খুব বিশ্রী কিন্তু এখন কিন্তু নানান সাবজেক্ট নিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং ছবি হচ্ছে একেবারে যে মানে বেশ তার মধ্যে বেশ কিছু ভালো ছবি রয়েছে এবং এটাও অনেকে স্বীকার করছেন যেটা আমার নিজের খুব ভালো লাগছে যে অনেকেই বলছেন যে এটা কিন্তু ওর প্রতি আমাদের একটা স্যালিউট ওটা কিন্তু এটা কারণ অনেক ডিরেক্টর রয়েছেন এখনকার প্রজন্ম অনেক রয়েছেন যারা ওর ছবি দেখে বড় হয়েছেন এবং ওর ছবি এখনও দেখেন এবং পছন্দ করেন মানে খুবই শ্রদ্ধা করেন ওকে এইটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ বম্বের অনেক ডিরেক্টর রয়েছেন যেমন বাঙালি যারা রয়েছেন বম্বে তারা সকলেই মোটামুটি এক বাক্যে স্বীকার করেন যে তো এবং বাবার গল্প নিয়ে এরা এরা কাজও করেছেন কাজেই সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার মাঝখানে একটু একটু এ হয়ে গেছিলো কিন্তু অনেকেই এখন আছেন যারা বিশেষ করে ইয়াং যারা এবং তারা বেশ ভালো জিনিস করছেন কিন্তু ওই ক্যালিবারটা রিচ করা খুব মুশকিল এবং এটা খুব একটা অদ্ভুত ব্যাপার যে ওর ছবির যে মানে উনি তো মাল্টিলেয়ার ছবি করতেন মানে আমরা এক বয়সে একরকম আনন্দ পাই আরেক বয়সে আরেক রকম আনন্দ পাই মানে বিশেষ করে যদি আপনি হিরক রাজার দেশের মতো হিরক রাজার দেশের মতো ছবি ধরেন যে বাচ্চারা একরকমভাবে এনজয় করছে প্রাপ্তবয়স্করা একটা হ্যাঁ। অন্যরকমভাবে এনজয় করছে এবং এই যে মানে মানে ভেতরে যে একটা ব্যাপার রয়েছে একটা আরেকটা যে লেয়ার রয়েছে এবং সেইটা ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং এবং সেটা হচ্ছে মানে টাইমলেস মানে ওর কোনো ছবি দেখে মনে হবে না যে এটা ও তো এটা তো অনেক ভীষণ পুরনো এটা তো কীরকম একটা বিচ্ছি এরম মনে হবে না মানে খুব তরতাজা মনে হবে যে গতকালই ছবিটা তৈরি হয়েছে সবসময় কন্টেম্পোরারি সবসময় টপিক্যাল এবং এইটা ওর ভীষণভাবে খেয়াল রাখতেন উনি যে আমার ছবি যাতে এ না হয়ে যায় মানে মানে একটা একটা সময়ের মধ্যে যাতে সীমাবদ্ধ না থেকে যায় এটাই হচ্ছে আমার মানে দশ বছর বাদেও ভালো লাগবে কুড়ি বছর বাদেও ভালো লাগবে এবং যে কারণে আমাদের একটা বিশেষ মানে সোসাইটি সংগঠন করা হয়েছে যে ওর কাজ রক্ষা করা যাতে যায় এবং আগামী প্রজন্ম যাতে ভালোভাবে মানে আমরা যেভাবে ছবিগুলো দেখেছি মানে প্রথম রিলিজে সেইভাবে যাতে ছবিগুলো ওরা এনজয় করতে পারে দেখতে পারে তার কাজটা এখন আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে ওর হেরিটেজটা শুধু ওর হেরিটেজ আমি বলবো না ওর লেগাসি আমি বলবো না মানে এটা উপেন্দ্র কিশোর সুকুমার রায় সম্মান রায় পরিবারের যে লেগাসিটা সেইটা সংরক্ষণ করতে হবেই কারণ আমাদের যা আবহাওয়া তাতে মানে খুব মুশকিল বিশেষ করে ছবির ক্ষেত্রে বলুন কাগজের ক্ষেত্রে বলুন কাগজের যে ব্যাপার উনি যা ইলাস্ট্রেশন করেছেন বা যা লিখেছেন বা মানে ওর যে লাল খেরোর খাতা শুটিংয়ের যে স্ক্রিপ্টগুলো আমরা বলি সেগুলো সব ঠিক করতে হবে এবং সেগুলো মানে খুবই একটা ভালো খবর যে সেটা অধিকাংশই সে কাজটা হয়ে গেছে এবং এবার আমরা আস্তে আস্তে মানে কি বলবো মানে বাইরেও যাতে লোকেরা একটু দেখতে পারেন বা এগুলোকে স্টাডি করতে পারেন সেরকম একটা ব্যবস্থা করছি অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য খুব ভালো থাকবেন আগামী দিনে সুস্থ থাকুন কারণ সত্যি সত্যজিৎ রায়কে নিয়ে যদি কেউ বলতে পারেন তাহলে সত্যি আপনি ছাড়া তো আমরা আর কারো থেকে এতটা বেশি সুন্দর করে শুনতে পারবো না খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারা দেখছিলেন যে সন্দীপ রায় ছিলেন আমাদের সঙ্গে দোসরা মে মানেই আমি যেভাবে শুরু করলাম বলাটা যে সত্যজিৎ রায় আমরা মে মাসে যেমন পঁচিশে বৈশাখ নিয়ে আমরা উৎসব করি দোসরা মেও আমাদের কাছে একটা উৎসবের দিন আর সেই উৎসবের দিনে এই বিশেষ প্রতিবেদন ছিল আপনাদের জন্য আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম